أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري যাবতীয় হামদাসানা মোহান রবুল্লা আলমের জন্য দরুদ তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সম্মানিত মুসল্লিবৃন্দ হাদিস অস্বীকারের পরিণাম এ বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব ইনশা আল্লাহ ওমা তৌফিক ইল্লাবিল্লাহ আলিহে তাওয়াক্কল দোয়া আলিহি উনিব আমরা এক কথাই বলবো কোরআন এবং সন্ন্যার আলোকে সিদ্ধান্ত এটাই যারা দাবি করে শুধু কোরআন মানতে হবে হাদিস মানা যাবে না যাদেরকে আহলে কোরআন বলা হয় এদের ব্যাপারে পরিষ্কার এবং চূড়ান্ত ঘোষণা তারা কাফের দুই নম্বর তারা ইসলাম থেকে বহিষ্কার তিন নম্বর এ ধরনের লোক মারা গেলে তার জানাজা কোনো মুসলিম পড়াবে না চার নম্বর এই ধরনের লোককে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না এ ব্যাপারে আপনারা সচেতন থাকবেন কোরআন এবং সন্না দুইটাই আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আর দুইটার প্রতি ইমান আনা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ এখন নতুন একটা সংস্করণ বের করেছে সেটা হলো কোরআনে যে বিষয়টি বর্ণিত হয়েছে কোরআনে যে বিষয়টি বর্ণিত হয়েছে এই বিষয় সংক্রান্ত যদি হাদিস থাকে তাহলে সেটা আমরা গ্রহণ করব আর যদি কোরআনে আলোচিত হয়নি কিন্তু হাদিস এসেছে ওই হাদিস গ্রহণ করা যাবে না ওই হাদিস প্রত্যাখ্যানযোগ্য যারা এই কথা বলবে তারাও কাফের তারাও মুসলিম থেকে বহিষ্কার তারাও অর্থাৎ তাদেরও জানাজা করা যাবে না হুকুম একটাই কথাটা একটু আগে পরিষ্কার করে বলে নিলাম যেন পরবর্তী আলোচনা শুনতে আপনাদের সহজ হয় ওহি দুই ধরনের একটা মাতলু আর একটা গায়ের মাতলু যেটা তেলাওয়াত করা হয় সেটা কোরআন কোরআনুল করিম তেলাওয়াত করা হয় না সেটা হলো সন্না তথা হাদিস এখানে সন্না এবং হাদিসের মধ্যে পার্থক্য করে এক শ্রেণীর মানুষ বিশেষ করে বাংলাদেশে যারা মাঝহাবি বলে দাবি করে এখানে একটা কথা পরিষ্কার হওয়া উচিত আপনাদের যারা নিজেদেরকে হাম্বলি বলে ইমাম আহমদ বিন হাম্বলের নামকরণে ইমাম আহমদ বিন হাম্বলের সাথে হাম্বলি মাঝহবের কোনো সম্পর্ক নেই যারা নিজেদেরকে মালিকই বলে ইমাম মালিক রহিমহল্লার সাথে মালিকি মাঝহাবের কোনো সম্পর্ক নেই যারা নিজেদেরকে হানাফি বলে ইমাম আবু হানিফা রহমহল্লার সাথে হানাফি মাঝহাবের কোনো সম্পর্ক নেই এর উদাহরণ অনেক আপনাদের সামনে আছে আমরা বাংলাদেশের অনেক বড় বড় নেতার কথা বলি তাদের অবদানের কথা বলি স্বাধীনতা আন্দোলন ভাষা আন্দোলন কথা বলি ওই সমস্ত নেতার মধ্যে যে নিষ্ঠা ত্যাগ দেশপ্রেম এবং মানব সেবার চিত্র ছিল তাদের নামে পরবর্তীতে যে সমস্ত দল তৈরি হয়েছে ওই সমস্ত বড় বড় ত্যাগী নেতাদের চরিত্র এই দলগুলোর মধ্যে কিছুই নাই এটা বুঝেন না আপনারা এটা তো বুঝেন ঠিক ওরকম এক একজন বড় বড় ইমামের নাম ভাঙ্গিয়ে আমরা মাঝহাব তৈরি করেছি এবং তাদের নামে আমরা কি করছি ব্যবসা করছি তো এখানে যেটা বলতে চাচ্ছিলাম হাদিস এবং সন্নাকে মাঝহাবি স্বার্থে পৃথক করে বহু হাদিসকে অস্বীকার করা হয়েছে যদিও ওই মানুষটাই আল্লাহ রাসুলের প্রতি প্রেম দেখিয়ে মাঠে নেমে ব্যঙ্গচিত্র যারা অঙ্কন করে তাদের বিরুদ্ধে মিছিল করে প্রকারান্তরে কিন্তু তার আগেই সে বহু হাদিসকে কি করেছে অস্বীকার করেছে বিভিন্ন অজুহাত দিয়ে এখন এই হুকুমটা চলবে না যখনই দেখবেন যে নিজের কথার সাথে নিজের মতের সাথে হাদিসটা মিলছে না তখনই আমাদের স্বভাব হলো হাদিসটাকে ঘুরিয়ে পেঁচিয়ে ব্যাখ্যা করে অপব্যাখ্যা করে নিজের পক্ষে করে নেওয়া এজন্য শাহ ইসমাইল শহীদ রহিমহুল্লাহ বলছেন ওয়াইউ আব্বিল্লা কৌলিহি একদিকে ওই ব্যক্তির কথা মাঝহাবের দাবিটা কোরআন হাদিস বিরোধী এর পরেও তার কথাটাকে তাবিল করে ব্যাখ্যা করে সোজা করার চেষ্টা করে এমনটা যদি কেউ করে তো মনে রাখবে শাহবুম মিনা নাসরানিয়া এদের মধ্যে খ্রিস্টানদের ইহুদিদের স্বভাব রয়েছে রয়েছে ও হাজুমিনা শির্ক এবং তাদের মধ্যে শিরিকের বাসা আছে শিরিকের অংশ আছে ছোট ছোট ছোট ছোট অংশ নিয়ে পাখি বাসা করে সেখান থেকে মানে হাজুমিনা শির্ক ও হৃদয়ে শিরিকের বাসা আছে না হলে কোরআন হাদিস বিরোধী কথা জানার পরেও ওই কথাটাকে পক্ষে নেওয়ার জন্য এত অপব্যাখ্যা করার কি দরকার যারা হাদিস এবং সন্নাকে পার্থক্য করেছে ব্যক্তি স্বার্থে দলীয় স্বার্থে এবং হাদিসকে বাদ দিয়েছে তারাও এর হুকুমের অন্তর্ভুক্ত হবে বহু হাদিস অস্বীকার করেছে বিভিন্ন বক্তব্য আমরা তুলে ধরেছি তো তাহলে হাদিস আর সন্না পার্থক্যটা কি হাদিস বর্ণনা এক বাক্যে বলবেন হাদিসটা হলো কি বর্ণনা সুন্না তখনই হয় যখন এটাকে আমলে বাস্তবায়িত হয় শেষ এটাই সাহাবাকরাম বুঝতেন রসদাল্লাহ সাল্লাম এটাই বুঝতেন সাহাবাকরাম এটাই বুঝতেন তাবেই নিজাম এটাই বুঝতেন আমরাও এই বুঝটাই কি বুঝব ইনশাল্লাহ এর বাহিরে কোনো বুঝ নাই যুক্তি দিয়ে এত জটিল পর্যায়ে গেছে মানুষ যুক্তিটাকে খোঁড়া যুক্তি আল্লাহ রাসুল বিয়ে করেছিলেন এগারোটি এটা কি হাদিস এটাও মানো তো রসুল সাল্লাহ সাল্লাম তার জন্য এগারোটা বিবাহ জায়েজ ছিল তিনি করেছিলেন উম্মতের জন্য নাজিল করেছেন কোনটা আল্লাহ কয়টা চারটা এটাও কি হাদিস না তো বোকা কি গাছে ধরে না ইয়া মানে পানি থেকে উঠে বুঝে আসে না ওটাও তো হাদিস চারটার বেশি বিয়ে করা যাবে না এটাও কি হাদিস তাদের দাবি হলো এগারোটাও মানতে পারো চারটাও মানতে পারো দুইটা হাদিস আমল হলো আমরা সুন্নাতের আমল করি এই জন্য বলি এগারোটা বিবাহ জায়েজ না জায়েজ আর চারটা বিবাহ কি জায়েজ যেহেতু আমি সুন্না মানি আমরা কি মানি না হাদিস মানি না নজবুল্লাহ একদিকে কোরআনের আয়াতই আছে আল্লাহ বলে দিচ্ছেন একটা দুইটা তিনটা চারটা যদি ইনসাফ করতে না পারো তাহলে কয়টা একটাতেই থাকো এখানে স্পষ্ট বলা আছে এটা উদাহরণ পেশ করার কি দরকার যারা হাদিস এবং সুন্নার মধ্যে মানে হুকুমগত পার্থক্য করতে চায় এবং বহু হাদিসকে বাদ দিয়েছে তারাও হাদিস অস্বীকারের অন্তর্ভুক্ত এইটুকু বোঝানোর জন্য এই আলোচনাটাকে নিয়ে আসলাম বিস্তারিত আলোচনা আমার অন্য বক্তব্যতে শুনে নেবেন যে উসুল তৈরি করে কিভাবে আমরা হাদিস অস্বীকার করেছি একটা চিত্র বলি আপনাকে নুরুল আনোয়ার বলে একটা কেতাব আছে উসুলের কেতাব মূলনীতি উসুলে ফেক সাত পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে সালাতে যে তাদিলে আর কান সালাতে কি দিলে আর কান সুন্দরভাবে রুকু সুন্দরভাবে সেজদা হাত্তা তাতমাইন্না রকেয়ান হাত্তা তাতমাইন্না জালেসান মুসিউস সালা যেটা হাদিসের নাম সেই বুখারিতে এসেছে একশো চার পৃষ্ঠার মধ্যে খুঁজে পাবেন হাদিসটা রসুল্লাহ সাল আলী আসাল্লাম মসজিদের কোণে বসেছিলেন আবু হরাল্লাহ বলছেন মসজিদে ঢুকে সালাদ পড়ে লোকটা সালাম দিল রসুল্লাহ সাল্লাম কী বললেন কাসালাম ইরজি ফসল্লি ফাইন্না কালাম তুসল্লি তুমি ফিরে যাও সালাদ পড়ো লাম তুসল্লি কি তুমি সালাদ পড়োই বিশাল একটা ব্যাপার কয়বার পড়লেন এটা তিনবার জ্যান্ত লোকটি সালাত আদায় করেছেন তিনবার চার রাখাত করে পড়লে কয় রাখাত বারো রাখাত তিন রাখাত করে পড়লে নয় রাকাত দুই রাকাত করে পড়লে ছয় রাকাত রসসাল্লাহ সালামের ভাষা ছিল ফাইন না কালাম সল্লি সালাত পড়ইনি এর আর অর্থ আছে এর আর অর্থ হলো তুমি জীবনেও সালাত পড়নি তেরোশো বারো নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে হুজাইফর রদি আল্লাহ একজন ব্যক্তিকে জিজ্ঞেস করছেন এই হাদিসটার অর্থ লাম দ্বারা যখন ব্যবহার হয় তখন অনেক সময় অর্থ করে জীবনেও যে কাজটা করেনি কোনোদিনই হয়নি সেটা অর্থ বোঝায় এই হাদিসটা এই অর্থটা নেবেন আপনি এই হাদিস থেকে নাসাইতে এসেছে জিজ্ঞেস করছেন তুমি কতদিন যাবো সালাত করো হুজাইফর রদে আল্লাহ জিজ্ঞেস করছেন কতদিন যাবৎ সালাত করো মুনজার বাই নাসানা প্রায় চল্লিশ বছর যাবৎ তখন হুজাই ফরাদি আল্লাহ বলছেন চল্লিশ বছর না এইভাবে নামাজ পড়তে পড়তে যদি মরেও যাও তবুও মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দিনের উপরে তুমি মরতে পারবে না নামাজ পড়েও যে বেদিন হয় এটাই তার প্রমাণ নামাজ পড়েও সালাত আদায় করেও মানুষ বেদিন হয় যদি সেটা রাসুলের তরিকায় না হয় এই জন্য একটা ক্যালকুলেশন বিশ্লেষণ যেটা আমরা বলি যারা বেনামাজে নামাজ যারা পড়ে না তারা তো বেনামাজে তো কোনো সন্দেহ নাই যারা রাসুলের তরিকায় সালাত আদায় করে না তারাও বেনামাজ বেনামাজি এক বাক্যে যেমন বলি আমরা কি মুখরেজুন আনিল মিল্লা ইসলাম থেকে কি বহিষ্কার বেনামাজিকে মুসলিম বলার সুযোগ নাই এর খুব এর আগে মনে খুদ ভাই বলেছে দুটা কথা যুক্তি দিয়ে দলিল দিয়ে ফতুয়া দিয়ে বেনামাজিকে মুসলিম করার চেষ্টা করা বোকামে ওদেরকে মুসলিম বলার কোনো সুযোগ নাই এটা স্পষ্ট কথা তাহলে নামাজি কয়জন আছে আলোচনা অন্যদিকে চলে যাচ্ছি আমি যারা সপ্তাহে মাত্র একদিন সালাত পড়ে তারা নামাজি না বারো মাসে এগারো মাস পড়ে না রমাজানে পড়ে তারা কি নামাজি না তারা বেনামাজি এটা পরিষ্কার জানাজার প্রসঙ্গ অনেক পরে তো এখানে যে কথাটা আসলো যে রসদ সাল্লাহ সাল্লাম বললেন ফাইন নাকলাম তো সল্লে তুমি সালাদ পড়োই না হুজাইফ রাদি আল্লাহের কথা দ্বারা বোঝা যায় চল্লিশ বছর কেন মৃত্যু পর্যন্ত কেউ যদি সালাত পড়ে আর সেটা যদি কার তরিকা না হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তরিকাই না হয় তাহলে ও কি হয়ে মারা যাবে বেদিন হয়ে মারা যাবে বেদিন হয়ে মারা যাবে তাহলে রাসুলের তরিকাই যারা সালাত আদায় করে না তারাও মুসল্লি এই কথাটা একটু উপলব্ধি করবেন এখন যে যে সুন্দরভাবে সালাত আদায় না করার কারণে রসদ সাল্লাহ সাল্লাম বললেন তুমি মুসল্লি কিন্তু সালাত পড়োনি যে ভাষাটা অপরাধ ছিল এবার শিখিয়ে দিলেন তুমি সুন্দর করে রুকু করবা একেবারে প্রশান্তি চিত্তে রুকু থেকে উঠে দাঁড়াবা প্রশান্তি চিত্তে সেজদা করবা আবার বসে প্রশান্ত চিত্তে বসবা আবার প্রশান্তি চিত্তে সেজদা করবা আবার উঠে বসে প্রশান্ত চিত্তে বসবে এভাবে শিখিয়ে দিলেন রসুল্লাহ সাল্লাম এবং তুমি সুরা ফাতেহা পড়বা সুরা ফাতেহার সাথে অন্য সুরা পড়বা যেটা আবু দৌদের মধ্যে এসেছে সব মিলিয়ে এই যে হাদিসটা তা দিলে আরকান বলে আরবিতে ধীরে সুস্থে স্থিরতার সাথে সালাত দায়ী করা এইটা না করলে যে সালাত হবে না এই ভাষাটা কার মোহাম্মদ সাল্লাম এই হাদিসটাকে অস্বীকার করলাম কেমনে এটাই তো আলোচনা এই হাদিসটাকে অস্বীকার করলাম কেমনে খুব সুন্দর এবারত লা তাজ লা তাজুজু লা তাজুজু আই তাদিল আরকান ফির রুকুয়ে ও সুজুদে ওবাদ আল কৌমা মানে রুকুতে সেজদাতে এই তাদিলে আরকানটা জায়েজ নয় তাদিলে আরকানটা জায়েজ নয় অর্থাৎ রুকুতে এবং সেজদাতে এবং দুই সেজদার মাঝে এবং রুকু থেকে উঠার পরে এই জায়গায় মানে তা দিলে আরকান করাটা জায়েজ নয় কেন জায়েজ নয় আল্লাহ বলেছেন ইয়াইহল্লাদিনা আমানুর কাউ ওয়াসজুদু লাল্লাকুম তুরহামুন তোমরা রুকু করো সেজদা করো এটা আল্লাহর কথা কিন্তু আল্লাহ এখানে বলেননি রুকুটা ধীর স্থিরতার সাথে করো রুকুটা সেজদাটা ধীরস্থিরতার কথা আল্লাহ যেটা বলেননি সুতরাং এই হাদিসের উপরে আমল করা যাবে না আমি যে বক্তব্যটা দিলাম এই বক্তব্য ঠিক আছে না ভুল আছে না আপনারা বুঝেন না এখন কোন দিকে যাই বলেন হ্যাঁ আমি যে ব্যাখ্যাটা করলাম এখন এই ব্যাখ্যাটা ঠিক না বেঠিক বেঠিক শুধু হালাল হারামের বক্তব্য শুনবেন হায়েজ নেফাসের বক্তব্য না শুনে মাঝে মাঝে মাথাটা ফ্রেশ করে নিয়ে আসবেন যে কিছু উসুল বা মূলনীতির বিষয়ে কিছু শুনি আপনাদের না বুঝালে কাদেরকে বুঝাবো আপনারা আমাদের মূল সম্বল আপনারা বুঝলে অন্যদেরকে বুঝাতে পারবেন একটু চিন্তা করেন কোরআনে আসতে রুকু করো সেজদা করো কোরআনের ব্যাখ্যা কি হাদিস তুমি যে বললা উসুল যে তৈরি করলা যে এখানে তমানিনা জায়েজ না অর্থাৎ প্রশান্তির সাথে রুকু করতে হবে এটা জায়েজ না এইটা কোথায় পেলে যুক্তি হলো কোরআনে যেহেতু আসছে শুধু রুকু করার কথা সেজদা করার কথা এই জন্য তো আপনার চার রাকাত সালাদ পড়তে সময় লাগে পনেরো মিনিট আর আমার চার রাকাত পড়তে সময় লাগে দেড় মিনিট খালি ঠকাঠক মারো আপনার মনে ভয় আছে যে আমার সেজদাটা ঠিক মতো হচ্ছে কিনা কারণ ওই হাদিসটা আপনার মাথায় আছে যে একজন সাহাবি রাসুসাল্লাহ সাল্লামের যুগে মসজিদের নবমীতে আল্লাহর নবীর সামনে তিন তিনবার সালাত দায় করার পরেও রাসুল বললেন যে তুমি সালাদ জীবনেও পড়নি এটা মসজিদ নবীর ঘটনা একজন সাহাবির ঘটনা আল্লাহ রাসুলের যুগের রাসুলের সামনের ঘটনা ওই হাদিসটা আপনার মাথায় থাকার কারণে আপনার চার রাকাত পড়তে দশ মিনিট লাগে কিন্তু আমি যেহেতু হুজুরের ফতোয়া পেয়েছি ধীরে সুস্থির দরকার নাই এই জন্য আমার দেড় মিনিট লাগে এবার বোঝা গেছে কথা বলুন সন্নাটা কোরআনের পরিপূরক না ব্যাখ্যা না তাহলে আমি এটা একেবারে স্পষ্ট করে হাদিসটাকে অস্বীকার করলাম আপনি কি চিন্তা করেছেন একটু ভেবে দেখেছেন এর এটা লেখা আছে বইয়ের মধ্যে এবং এইটা নিয়েই পর্যালোচনা বেশি হয় আমি যদি উদাহরণ দিতে থাকি আমার অপরাধ হলো যে আলেমদের এবং যারা বুঝে ছোটকাল থেকে প্রচেষ্টা আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কবুল করেন আমিন সেটা হলো আলেমদের মাথাকে সংস্কার না করলে ওই জায়গায় স্নায়ুতে যে ক্যান্সার হয়েছে হ্যাঁ ওই ক্যান্সার ঠিক না করলে জাতি ঠিক হবে না এই জন্য এই প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ কোনো কোনো জায়গায় সফল আল্লাহ রব্বুল্লা আলমিন সফলতা দিয়েছেন তো আমি বেঁচে থাকতে সফলতা চাই না আল্লাহ যেন এটা মরারূপ পরে কবুল করে আমার আমার এখন জানার দরকার নাই আমার সম্পর্কে কে কি বলছে এটা এখন আমার জানার দরকার নাই কবুল যেন আখেরাতের জন্য হয় দুনিয়ার জন্য কবুল হোক সেটা আমি চাই না আল্লাহ যেন আখেরাতে কিছু দেয় আল্লাহ যেন কবুল করে এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আপনারা আমরা কথা বললেও বড়াত্ম দেখা লাভ নাই তো যদি কবুল আল্লাহর কাছে না হয় আমাদের কিছু পাওয়ার আছে এই জন্য এখলাসে খুব ভয় লাগে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমিন তো এখানে যে বুঝটা বুঝাতে চেয়েছি এই যে আলোচনাটা বুঝাতে চেয়েছি আপনি কেমনে অস্বীকার করলেন হাদিসটাকে এবং উসুল দ্বারা আপনি পড়লেন উসুলকে এর জবাবটা কি আলেমরা তখন জবাব দিতে পারে না আলেমরা জবাব দিতে পারে না বহু আলেমের সাথে কথা হয়েছে এখানে আপনি কি উত্তরটা দিবেন একজন খুব মানে এত পরিশ্রম করছে এই মর্মে যে মুজাফর বিন মোহসিনের লেখা এবং বক্তব্য যেন মানুষ না পড়ে এই জন্য ঘাম ধরাচ্ছে খুব বেশি আমি নসিহত করেছি একদিন তাকে এক বক্তব্যে যে আর একটু পড়াশোনা করা লাগবে শুধু এতটুকু বলেছি যে আপনি আমার বক্তব্য পর্যালোচনা করতে গেলে একটু পড়াশোনা করবেন পড়াশোনা না করে আজকে একটা ছেলে আমাকে বক্তব্য শোনালো দেখেন কি বলেছে শহর ছাড়া জুমা হবে না একটা পর্যালোচনা করেছে নাকি আমি বললাম তুমি খেয়ানত করলে কেন খেয়ানত করাটা আমার উপরে চাপাই দিলে ওখানে নিচের টিকায় যে কথাটা লেখা আছে তোমাকে বোঝানোর জন্য আমি লিখছি এটা এটা আমজনতাকে লেখার জন্য বলিনি নিচে লেখা আছে মূলত হেদায়ের মধ্যে লেখা আছে লিকৌলে আলিগে সলাতু সালাম অর্থাৎ আল্লাহর নবীর কথা দ্বারা এটা প্রমাণ করতে চাচ্ছে তুমি তার আগের লাইনটা পড়লে তো পরের লাইনটা কেন পড়লে না জাতিকে জানালে না কেন আমি যখন বসবো তখন তো দুই লাইনই পড়ে দেবো পরের লাইনটা পড়লেই তো মানুষ বুঝে নিত যে মুজাফর বিন মোহসিন এই জায়গায় কেন লিখছে এই যে কৌশলে হাদিস অস্বীকার করা আমি হতবাক হচ্ছি আর একটু পড়লেই হয় ফামা সালাত তিলকা সলাতুহু হাত্তা লাকি আল্লাহ এই যে এবারত নিয়ে এত মিথ্যাচারটা মানে ভাষাগুলো আলেম মানুষ আমি বুঝি না আরবি পড়তে জানি না তাদেরই বক্তব্য এটা ঠিক আছে আমি বুঝি না আর আমি দাবি কখনো করিনি যে আমি বড় আলেম আমি অনেক কিছু বুঝি তো আপনি বুঝেন একটা একজন আলেম মানুষের ভাষা এত সুন্দর হয় কি করে যে ভাষাটা ইবলিশ হয় না মনে হয় শিখেনি এত সুন্দর হয় কি করে ভাষা নজুবিল্লা আমি বলছি এই হাদিসের তাহাকিক জানার জন্য আরও পড়তে হবে আমি হান্ড্রেড পারসেন্ট আমি আলহামদুলিল্লাহ হান্ড্রেড পারসেন্ট কনফার্ম এই মর্মে এই হাদিসের তাহাকিক সম্পর্কে তার জানা নাই আমি যেদিন বসবো আমি যেদিন আলোচনা করব সেদিন ভালো করে শোনার জন্যই বলবো ইনশাল্লাহ আমার বক্তব্যটা তুমি একটু শুনে দেখিও আসলে এর এটা আলোচনাটা কি আর একটা জিনিস মনে রাখতে হবে আপনাদেরও মনে রাখতে হবে যে এই চিকিৎসা বিদ্যার বই কিনে বই পড়ে চিকিৎসা বিদ্যা শেখা যায় না ইন্টারনি লাগে প্রশিক্ষণ লাগে একজন মহাদ্দেশ হতে হলে শুধু রিজাল শাস্ত্রের বইগুলো পড়ে কি হওয়া যায় না মহাদ্দেশ হওয়া যায় না আমাদের অবস্থাটা এরকম হয়েছে আমি একজন একটা বিল্ডিংয়ের কি করব কনস্ট্রাকশনের ধারণা দিব আমার যোগ্যতা হলো ইঞ্জিনিয়ারিং সম্পর্কে যেগুলো লেখা বইগুলো আমি ছয় মাসে এক বছর তিন বছর পড়েছি পড়ার পরে এবার শুরু করলাম যে এইভাবে বিল্ডিং তুলো তাহলে বিল্ডিংটা কেমন হবে বলেন দেখি আমাদের বর্তমান বড় ফেতনা হলো কিন্তু এটা আমি দর্শনে অনার্স মাস্টার্স করেছি করার পরে এর পরে শুরু করলাম কোরআন হাদিস বিশ্লেষণ করা বিশ্লেষণ করতে করতে গিয়ে দেখলাম যে আকিদা সম্পর্কে মানহাত সম্পর্কে আমি কিচ্ছু জানি না কিন্তু বক্তব্য যেগুলো দিচ্ছে সব আকিদা সংক্রান্ত সব আকিদা সংক্রান্ত দাজ্জাল সংক্রান্ত বক্তব্য দিচ্ছে সুন্দর করে এটা আকিদার বিষয় অথচ আমার জানাই নাই আমি ইমাম মাহাদি সম্পর্কে বক্তব্য দিচ্ছি এটা আকিদা অথচ ইমাম মাহাদি সম্পর্কে আমার জানাই নাই আমি ঈসা আলাইসাল্লাম সম্পর্কে বক্তব্য দিচ্ছি এটা আকিদার বিষয় অথচ ঈসা আলাহিসাল্লাম সম্পর্কে আমার জানাই নাই আমি কিয়ামতের অবস্থা সম্পর্কে বক্তব্য দিচ্ছি কিয়ামতের বিষয়টা হলো আকিদার বিষয় আকিদার বিষয় না এটা ওয়ালবা আসে বাদাল মাউথ আপনারা বলেন অথবা বলেন কি অলিয়ামিল আখের এই কিয়ামতের প্রতি বিশ্বাস করা এটা তো আকিদার বিষয় আমি ফ্রেশ না জানলে আমি বক্তব্য দিতে পারবো ঠিক ওই রকমই হয়েছে আমি হাদিসের গভীরে না ঢুকে আমি আলোচনা করা শুরু করেছি কিভাবে আমার একটা আমার কাছে একটা বই আছে ধরেন মির্জানুল দাল এটা রাবিদের বিশ্লেষণের বই এটা অথবা আছে তাকরিব তাহজিব একটাই আছে অথবা আছে তাহজিব তাহজিব একটাই আছে অথ লিসানুল মিজান একটাই আছে আমি একটা বই পড়ে ফতোয়া মেরে দিলাম কিন্তু অন্তত এই রিজাল শাস্ত্রের উপরে বই লেখা আছে একটা দুইটা না কয়েক হাজার বই লেখা আছে কিন্তু আমার পুঁজি কয়টা একটা তাহলে আপনি একটু চিন্তা করেন আমার উস্তাদ নাই একদিকে আমার কি নাই উস্তাদ নাই দুই নম্বর আমি এই সাবজেক্টে পড়াশোনা করিনি তিন নম্বর নিজে যতটুকু বুঝছি অতটুকুই একেবারে কি রাইফেলের গুলির মতো মেরে দিচ্ছি বন্দুকের গুলির মতো মেরে দিচ্ছি এটা আমাদের জন্য বড় সমস্যা হয়ে গেছে এখন ঠিক যারা হাদিসকে অস্বীকার করছে তারা কোনো দিনই গভীরতার মধ্যে যায়নি যারা ফতোয়া দিয়েছে যে প্রধানমন্ত্রীকে বুমাদ মেরে মারতে পারলে শহীদ হওয়া যাবে এদের সাথে একটা গ্রুপের সাথে দেখা হয়েছে আমার তারা আসে আলোচনায় প্রথমেই বলি আচ্ছা তুমি পড়াশোনা কতটুকু করেছো আর গ্রেফতার হয়েছে কতদিন যাব ও বলছে যে গ্রেফতার তো আট বছর হয়ে গেল যখন গ্রেফতার হয়েছে তখন কি পড়ছিলে তো নাহবমির পড়ছিলাম নাহবমির একটা এই নিস ক্লাসের গ্রামারের কেতাব আরবি নাহ সর্ব বলা হয় ওটাকে নিস ক্লাসের ক্লাস সিক্সের পড়াই আমরা এটাকে তো তখন পড়েছো তাহলে তোমার প্রাতিষ্ঠানিক শিক্ষা এরপর থেকে আর নাই তখন বলছে যে না আর পড়িনি কারণ আট বছর তো হয়ে গেল জেলখানে তুমি যে আমার সাথে তর্ক করছো তাহলে তোমাকে যে আমি বুঝটা দেব এই ধারণ ক্ষমতা তোমার নাই না আছে সেটা বলো দেখি আমি যে তোমাকে বুঝ দিব তোমার ধারণ ক্ষমতা নাই অন্তত এই বিষয়ের নাই খারেজিদের যে যুক্তি এই যুক্তিকে খণ্ডন করা খণ্ডন করার জন্য ক্রিটিক্যাল বুদ্ধি বিবেক এবং বেশি জানা না থাকলে তাদেরকে খণ্ডন করা যাবে না যদিও একটা কথা প্রসিদ্ধ যে ব্যক্তি খারেজি হয়ে যায় যার ভিতরে ইখওয়ানিদের শিকড় ঢুকে যাবে ওই শিকড় পচানো খুব মুশকিল কারণ একসময়টা ক্যান্সারের রূপ নেয় কঠিন বিষয় এটা তাদের অবস্থা এরকম হিজবুত তাহারির সবচেয়ে ব্রেনি যে ছেলেগুলো তাদেরকে টার্গেট করে আমার সাথে প্রথম দিনে দেখা জেনারেলি শিক্ষিত তার আইকিউ এত স্বচ্ছ পরিষ্কার মুখস্থ এত করেছে তার সাথে কথা বলতে গিয়ে আমি বোঝাতে বোঝাতে বোঝাতে এক পর্যায়ে গেলাম বলো তুমি এবার বলো যে কোরআন সন্ন্যার আলোকে এবার তুমি বুঝো যে তোমার জ্ঞানের ঘাটতি আছে না নাই তো যে আসলে এইগুলো আমি জানি না সেম মানে এই কথাটি বলেছিলেন Osama bin Laden Sheikh bin Baz রাইমহল্লার সামনে তার কাছে যখন গেছিলেন শেখ বিন বাজরাহ মহল্লা ছয়টা কি সাতটা প্রশ্ন করেছিলেন তাকে এটা সাক্ষাৎকার আকারে বেরিয়ে আসছে তখন এই ছয়টা সাতটা প্রশ্নের একটার উত্তর ওসামা বিন লাদেন দিতে পারেন একটারও পারেন তো বলছে যে আচ্ছা এখন তাহলে কি করণীয় তাহলে তোমার এই বিষয়ে এলেম নাই তাহলে তোমাকে আরও বেশি পড়াশোনা করতে হবে তা আমি যে কথাটা বলতে গিয়েছিলাম ওখান থেকে আবার ফিরে আসি মানে এই শুধু উপসঙ্গগুলো আপনাদেরকে বললাম এ এ এই বিষয়গুলোর কারণে মানুষ হাদিস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে নিজের বুদ্ধি দ্বারা শরীয়ত বোঝার চেষ্টা করছে অথচ এটা কি হারাম আর একটা কমন ভুল আছে আপনাদের আলেমদের মধ্যে ভুল আছে আলেমদের মধ্যে ভুল আছে এটা আমি বলবো নাইনটি নাইন পার্সেন্ট আলেমদের কনসেপ্ট ভুল আমি আরও বলছি এক হাজার জন আলেমদের মধ্যে নয়শো নিরানব্বই জন আলেম এই কথাটাই বলে আমি যদি আরেকটু আগাই আপনারা বলবেন যে বেশি হয়ে গেল আমি এই পর্যন্ত থাকি আপনারা একটা কথা আমরা একটা কথা বলি আমরা বলি আপনারা আমরা বলি কোরআন বুঝতে হলে আগে কোরআন দ্বারা বুঝতে হবে যদি কোরআনে দলিল পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ তারপরে কি হাদিস এই যে বাক্যটা এই বাক্যটা উচ্চারণ করা বলা হারাম আপনাকে এটা কে শিখিয়েছে এটা এই কনসেপ্টটা কোথাকার এইটাই হলো উপমহাদেশের ভাষা কোরআন দ্বারা কোরআনের ব্যাখ্যা করতে হবে প্রথমে এই ভাষাটাই মিথ্যা কথা এই কথাটাই চলবে না যারা আমরা অধিকাংশ আলেমই বলি এ কথাটা তারপরে কোরআনে ব্যাখ্যা না পাওয়া গেলে কোথায় যেতে হবে হাদিসে যেতে হবে না কোরআনের প্রথম ব্যাখ্যাই হলো কি হাদিস আপনাকে এটাকে স্বীকার করে নিতে হবে আল্লাহ কি বলছেন চল্লিশ নম্বর আয়াত সুরা নাহাল আমি আমি আপনার উপরে জিকির নাজিল করেছি আমরা আপনার উপরে জিকির নাজিল করেছি লিতুবাইনালিন্নাস যেন আপনি মানুষের কাছে বর্ণনা করতে পারেন মানুষ জিলাইলাইহিম তাদের কাছে যে কোরআন নাজিল হয়েছে এটার জন্য ব্যাখ্যা করতে পারেন এই জন্য আমি কি নাজিল করেছি আমি আসলে অনেক কিছুই বলতে গিয়ে আর একটা কারণ এখানে বলবো বলতে গিয়ে আগে ফতোয়াটা আপনাদের শোনায় দিই ফতোয়াটা শোনানোর পরে নাহলে ভুলে যাব টাইম চলে গেছে শিখবিন বাসকে পোস্ত করা হয়েছে যদি কেউ সন্নাকে অস্বীকার করে বা মনে করে শুধু দলিল নিতে কোরআন থেকে সন্নাদের নেওয়া যাবে না তার ব্যাপারে তিনি বলছেন فهذه الطائفة التي ترى أن السنة لا يحتج বিহা এই দল যাদেরকে তুমি দেখছো যে সন্না দিয়ে দলিল নেওয়া যাবে না তিনি বলছেন তয় ফাতুন কাফেরাতুন দল্লাতুন এই দলটা এই দলটা হলো কাফের এবং পতভ্রষ্ট ফল ওয়াজিব ওয়াজিব হলো আলা মাইয়া আরিফু হোম আইয়াহজোরা হোম ওয়াজিব হলো ওই সমস্ত লোকদেরকে যাদের যারা চিনবে ওই সমস্ত লোক থেকে যেন কি থাকে বিরত থাকে এক নম্বর দুই নম্বর হলো ও আইয়া আন্না আন্নাহুম আলা বা আতিলিন ও আন্নাহুম কুফারু বিহাদ আল আমাল দ্বিতীয় দায়িত্ব হলো যারা বুঝে তাদেরকে বুঝাবে যে আন্নাহুম আল্লাহ বাতিল তারা মিথ্যার উপরে আছে বাতিলের উপরে আছে পতভ্যষ্ট এটা যাদের বুঝানোর সাধ্য তারা বুঝাবে তারপরে বলছেন যে ও আন্নাহুম কুফারু বিহাদ আমাল কারণ এই ধারণা পোষণ করাটাই কি কুফুরদের কাফেরদের ধারণা তারপরে বলছেন ইনকা অর্থাৎ সুন্নাতকে তারা অস্বীকার করছে ইসলাম অর্থাৎ তারা কুফুরি করেছে ওয়াকরুজুনা মিন দায়রাতুল ইসলাম এবং ইসলামের গণ্ডি থেকে তারা কি হয়ে গেছে বেরিয়ে গেছে এই ফতোয়াটা হলো সৌদি আরবের গ্র্যান্ড মুফতি উনিশশো সালে মারা গেছেন তার আগের ফতোয়া এটা শেখ আব্দুল আজিজ বিন আব্দুল বিন বাজ রহিমাহুল্লার ফতোয়া এটা এটা আপনাদের একটু পড়ে শোনাই দিলাম এটা যে আমি যে কথাটা আগে বললাম যে কথাটা কতটুকু যুক্তিযুক্ত আপনারা অনেক কথা বলতে পারেন এই জন্য ফতোয়াটা আমার ফতোয়া না অনেক পুরাতন ফতোয়া তারা কি কাফের আমি যে আয়াতটা পড়লাম আল্লাহ জিকির নাজিল করেছেন মানুষ কারণ আপনি যেন ব্যাখ্যা করে দিতে পারেন যেটা তাদের কাছে নাজিল করা হয়েছে কোরআনের ব্যাখ্যা স্বরূপ আল্লাহ নাজিল করেছেন কি হাদিস ইবনু হাজাম আন্দালসি রহমাল্লাহ বলছেন যে ফাসহা আন্না কালামা রসুলিল্লাহ সাল্লাহ সাল্লাম কুল্লাহুফিদ্দিন ওয়াহয়ুম মিন ইন্দিল্লাহ আজ্জা ওয়া জাল লা শাক্কা ফি তিনি বলছেন এই আয়াত প্রমাণ করে রাসুল সাল্লামের প্রত্যেকটি কথাই দিন এবং মহান আল্লাহর পক্ষ থেকে নাসিল করা ওয়াহি লা সাক্কা ফিদা আলিক এখানে কোনো সন্দেহ তাহলে ওহি যেহেতু নাজিল হয়েছে রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি আমাকে অল্প একটু বিশ্বাস করলে হবে না সবগুলো কি করতে হবে বিশ্বাস করতে হবে হ্যাঁ এখন একটা প্রশ্ন আছে যে কোরআনের মধ্যে তো জাল জয়ীব নাই হাদিসের মধ্যে কি জাল জয়ীব আছে এটাও মূর্খতা একটা এটাও অজ্ঞতা একটা আপনার কে বলেছে কোরআনের মধ্যে জাল জয়ীব নাই কে বলেছে এটা প্রশ্নটা শুনে হতবাক হলেন তাই না কোরআনের মধ্যে জাল জৈব আছে জাল জৈব না থাকলে শিয়ারা কোরআন নব্বই পারা তৈরি করলে কেমনে খাটাসি বুদ্ধির জায়গা পান না কাকে বুঝান আপনারা কোরআন নব্বই পারা হলো কি করে কোরআন কত পারা তিরিশ পারা ইরানের শিয়ারা রাইসি প্রধানমন্ত্রী হয়ে গেল আর স্ট্যাটাস মেরে দিলেন মুসলিম বিশ্বের খলিফা বেটা তুই মুসলমান না ইমামের কাছে এসে গোসল করে এসে আবার কালেমা পড়ে নিও তারা কোরআনকে করেছে কয় পারা নব্বই পারা তাহলে কোরআন জাল হলো না হলো না হলো সৌরাতুল বুরুজ রাসুলের যুগেই তারা তৈরি করলো কি সৌরাতুল ফুরুজ এটা জ্ঞানই তো আপনার নাই কে বলেছে কোরআনের আয়াত জাল করেনি শিয়ারা ভরি ভরি কোরআনের আয়াত জাল করেছে বেটা তুমি আমাকে বলছো তুমি আমার সামনে এসো তোমাকে জাল আয়াত কয়টা শোনাতে আমি শোনায় দেবো তোমাকে মানুষের মধ্যে এগুলো বলাটা হলো বিভ্রান্তি এজন্য আমরা বলতে চাই না কোরআন এতটা জাল করেছে হাদিস জাল করাচ্ছে কোরআন বেশি জাল করেছে আল্লাহ রব্বুল আলমিন তার দয়ায় হেফাজত করে আমাদের সামনে যে কুরাইশি নুসখাটা দিয়েছে এইটা আমরা নির্ভেজাল পাচ্ছি আলহামদুলিল্লাহ এইটা নির্ভেজাল আর একটা কথা শুনে রাখুন এটাও কেউ নির্ভেজাল রাখছে কোরআন যখন ছাপানোর চিন্তা ভাবনা করলাম দায়িত্ব দিলাম আলহামদুলিল্লাহ আমি পুরুপ দেখলাম দেখতে গিয়ে দেখছি কোরআনেরও বারোটা বাজাইতে উপমহাদেশটা এত খারাপ জায়গা শিরিক বিদাতের আখড়া এক একজন আলেম বড় বড় শিরিক এবং বেদাতের ফ্যাক্টরির প্রতিষ্ঠাতা এবং ডিলার ডিলার হয়ে বসে আছে যে যুগে তাবিজ জায়েজ করার জন্য মাজা বেঁধে নামে যে সমস্ত আলেমরা ওরা কি আলেম না জালেম ওরা জাহেল ওরা আর এক বক্তাকে দেখলাম যে ও জর্দা জায়েজ করার জন্য কি পরিশ্রম করছে জর্দা যেটা পায়খানার চেয়েও দুর্গন্ধ আস্তাকফুল্লাহ নাউজুল্লাহ বাথরুমে বসে বাথরুম করা যায় জর্দা ঘরের কাছে পাঁচ মিনিট বসা যায় না এই জর্দাকে জায়জ করার জন্য আলেম নামের লোক যদি এসে মানুষকে বিভ্রান্ত করে তাদের কাছ থেকে শরীয়ত নেওয়া যাবে যারা বলে পীর সাহেবের পেশাব খাওয়া যায় পায়খানা খাওয়া যায় যারা বলে পীরের পানের পিক খাওয়া যায় পানের সুপড়া খেলে শরীর সুস্থ হয়ে যায় যে সমস্ত আলেম এই পীরের পানের পিক খেলে নাকি করোনা হবে না এই ফতোয়া দেয় এরা কি আলেম মনে করেন এরা এরা মুখ দিয়ে যা বলবে তারা সব মিথ্যা কথা বলবে তো ডিলার সে শিরিকের ডিলার সে কিসের বেদাতের আপনি কার কাছে যাবেন কথা বলার জন্য আপনি যাবেন কার কাছে তো কোন জায়গায় গেছিলাম যেন ভুলে গেলাম ও যে এই যে মানে শিয়ারা যে কোরআন জাল করেছে এই জিনিসটা জানা থাকা লাগবে আপনার ঠিক কোরআনকে যেমন আল্লাহ হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন হাদিসকেও কি করেছেন হেফাজত করেছেন নাহলে ইমাম বুখারির জন্ম হতো না ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম হতো না ইমাম মালিকের জন্ম হতো না যাকে যে মর্যাদা দেওয়ার তাকে সে মর্যাদা দিতে হবে কয়েকটা উদাহরণ আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করলেন আসারে কো আসারে কত ফাক্তাহু আই দেয়া ঘুমা চোর চুন্নির হাত কেটে দাও হাত কতটুকু কাটতে হবে তখন বলবে এই রিলেটিভ যে হাদিস এসেছে ওই হাদিসটা তখন মানতে হবে যেমন যদি আপনি বলেন যে আল্লাহ বলছেন সালাত তাই করো জহর যে চার রাকাত আসর যে চার রাকাত এর যে সুন্নাত আছে মাগরেব তিন রাখাত এইটা তো কোরআনে নাই তো না এই রিলেটিভ যেগুলো হাদিস আছে ওইগুলো মানা যাবে এটা কোন ধরনের যুক্তি যারা হাদিসকে অস্বীকার করেছে তারা এই ধরনের যুক্তি দেয়নি নতুন যুক্তি বের করেছে এইটা নতুন যুক্তি কি করেছে বের করেছে এইটা মানে আপনাকে কি বলবো যখন একটা থেকে পারছে না এখন তো মিডিয়ার যুগ আলহামদুলিল্লাহ বহু আলেম আমাদের জবাব দেওয়া লাগে না এক একটা পিচ্ছি তৈরি হয়েছে এই পিচ্ছিগুলো যেভাবে একবার মনে হচ্ছে মানে ছোট মরিচের মতো এত ঝাল কথা আমরা বুদ্ধি পাবো না কালকে রাহুলের সঙ্গে আমার কথা হলো অনেক টাইম কথা হলো বা তার রাহুল চিনেন তো আপনারা রাহুল আলহামদুলিল্লাহ আল্লাহ ওকে আর একটা বুদ্ধি দিছে কিভাবে সাইজ করা যায় করতে পারে আলহামদুলিল্লাহ আর একটা বের হয়েছে কি ধরনের নাম ভুলে গেলাম তো জবাব দিতে পারছে আলহামদুলিল্লাহ তারা আলহামদুলিল্লাহ জবাব দিতে পারছে আমি বলছি আমাদের দরকার নাই তারাই দিবে আসলে আল্লাহ দিনকে হেফাজত করবেন যুক্তি যে কথাটা বললাম আর একটা যুক্তি যখন তোমরা ভয় পাবে তখন সালাদ কি করো কসর করো এইটা যদি হাদিস না থাকতো একুশশো পঁচিশ নম্বর হাদিস সম্মত সেই মুসলিমে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বললেন সাহাব একরাম আমরা তো ভয় করি না তাহলে এখন কেন আমরা সালাত কসর করব মুসাফির হয়ে আল্লাহ রসুল কী ভাষাটা বললেন দেখেন সন্না এটা যে আল্লাহর পক্ষ থেকে তোর বলেছেন ফাকবালু এটা আল্লাহ তোমাদের সাদকা দিয়েছেন আল্লাহ সাদকাকে তোমরা গ্রহণ করো আলহামদুলিল্লাহ যদি এটা আল্লাহ না বলতেন তাহলে আমাদের এই যুগে কসর করার দরকার ছিল না কারণ শত্রুর ভয় তো না এখানে বেরিয়ে বের করে নিলেন রসুল্লাহ সাল্লাহ আর একটা হাদিস সই মুসলিমের ওমা আতা কুমুর রসুল হুদুহু এই আয়াতের সানে নজরুলটা কি এই আয়াতটা সম্পর্কে এসেছে উম্মু ইয়াকুব নামে একজন মহিলা এসে ইবনু মাসুদ রদিয়াল্লাহকে বলছেন যে আপনি নাকি ফতুয়া দিয়েছেন শরীরে উল্কি আঁকা যাবে না তারপরে ভুরু চিকন করা যাবে না তারপরে দাঁত সরু করা যাবে না অনেকে সুন্দর ফাঁক করে দাঁত এটা সই মুসলিমের হাদিস তখন মহিলা দাবি করছে আমি কোরআনের এই মলাট থেকে নিয়ে ওই মলাট মানে এই পেজ থেকে ওই পেজ পর্যন্ত পড়েছি এই মর্মে আমি কোথাও পাইনি এইটা উল্কি আঁকা যাবে না ভুরু চিকন করা যাবে না দাঁত সরু করা যাবে না পাইনি আমি আপনি আবার ভাবেন কি পুস্তটা করেছে আসলে কোরআন মধ্যে আছে কি এটা নাই আল্লাহ ইবনু মাসুদ রদি আল্লাহ বললেন তুমি যদি কোরআন পড়তে যদি তুমি কোরআন জানতে তার ভাষাগুলো এত চমৎকার যে আমি আজকে আসলে আপনারা বিরক্ত হয় না আমি শেষ করে দিচ্ছি এখনই এখানে তিনি বলছেন লাকুন্তে লাইন কুন্তে করা তার তিহি তুমি যদি কোরআন পড়তে লাকাত অজাত তিহি তাহলে তুমি অবশ্যই পেতে এরপরে বলছেন কল আল্লাহ আজ্জা ওয়াজাল ওমা আতা কুমুর রসুলু ফখুদু ওমা নাহা কুমানহু ফান্তাহু বলেন এটা ডাইরেক্ট সরাসরি সাহাবাকেরাম হাদিস দ্বারা দলিল নিলেন কোরআন বুঝতে হলে কি লাগবে হাদিস লাগবে তুমি যদি বুঝতে কোরআন তাহলে অবশ্যই পড়তে তাহলে অবশ্যই পেতে এই আয়াতের মধ্যেই আছে মা আতা কুমুর রসুলু ফখুদুহু অমা নাহা কুমানহু ফান্তাহু আল্লাহ বললেন যে তোমরা ওয়াইল্লাম তাজিদু মান ফাতায়াম্মু সঈদান তৈবা পানি না পেলে তায়াম্মম করো কতটুকু তায়াম্মম করবেন কতটুকু দলিল আছে কোরআনে আছে না আল্লাহ রাসুল সাল্লাম বললেন যে মানে এই ফামস ফামসাহু বিআই দিকুম তোমার হাত হাত কতটুকু এতটুকু না এতটুকু না এতটুকু দলিল থেকে নেবেন আপনি আল্লাহ রাসুল বললেন যে আল অজহু ওয়াল কাফান তোমার জন্য যথেষ্ট মুখ মাসা করা একবারে আর কাফান অর্থাৎ দুই বত্রিশ নম্বর হাদিস সহি বুখারের মধ্যে এসে দুই হাতের কবজি পর্যন্ত করো তাহলে কি হয়ে যাবে যথেষ্ট তাহলে হাদিস না থাকলে আপনি কোরআনের কোনো হুকুম বাস্তবায়ন করতে পারবেন না শেষের কথা যেটা সেটা হলো রসুল্লাহ সাল্লাহ করে অজু করছিলেন একশো চুরাশি নব্বের হাদিস আবুদৌদের মধ্যে এসেছে অজু করার সময় তিনি হাতের এক অঞ্জলি পানি নিয়ে দাঁড়ির নিচে দিচ্ছেন মুখ যখন ধোয়া হয়ে গেছে আলাদা করে পানি নিয়ে হাতের নিচে দিচ্ছেন ভাবখানা এইরকম যে রসদ সাল আলী আসাল্লাম এটা করছেন এটা দিয়ে কি হবে সাহাবিদের মনোভাবটা এইরকম হাদিসের বুঝটা কারোর পর জবাবটাতে বোঝা যায় দেওয়ার সময় রসদ সাল্লাহ সাল্লাম বলছেন হাকাদা আমারানি রব্বি আজাল সাহাবিরা এইভাবেও এক চল্লু পানি দাঁড়ির নিচে দেওয়ার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দান করেছে তাহলে ছোট্ট থেকে ছোট জিনিস একটাও আল্লাহর হুকুমের বাহিরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করতে পারেননি আপনি কোরআন পড়বেন আর বুঝবেন না যারা আহলে কোরআন বলে দাবি করছে এক মহিলা গত সতেরো সালে হস করতে নিয়ে গেছে ৩৫ জন মহিলাকে প্রায় ৩৫ জনেরই মাথা নাড়া করে নিয়ে এসছে কোরআন এমন বুঝা বুঝেছে হ্যাঁ পঁয়ত্রিশ জনের মাথা নাড়া করে নিয়ে আসছে কেন আমাকে এক মহিলা ফোন দিয়েছে যে দুর্ভাগ্য দেখেন এখন আমি গেছিলাম এখন আমার হাজব্যান্ড বলে যে এই কি কাজ করে আসছে তোমার চুল উঠতে কত বছর সময় লাগবে এক হাজব্যান্ড কখনো মেনে নিতে পারবে এটা বলেন দেখি এটা কোরআনের এক কি বল মোহাল্লিকা এই মোহাল্লিকিন দ্বারা সোরা ফাঁকার মধ্যে এসেছে এর দ্বারা দলিল নিয়েছে এখানে নারী পুরুষ পার্থক্য করা হয়নি পুরুষকেও নাড়া করতে হবে মহিলাদেরকেও নাড়া করতে হবে এটা আজীব ব্যাপার মুসলুদ্দিন ভাইয়ের গল্প আছে না যে দাঁড়ি না থাকলেও দাঁড়ি রাখার নিয়াত করো বউকেও গিয়ে বলেছে মহিলাদের চুল বড় হয় পুরুষদের কি বড় হয় দাঁড়ি বড় হয় তো আমি আর দলিল বলি এখানে ইবনু মাসুদ রদি আল্লাহ বুঝে ইবনু ওমর আবদুল্লাহ ইবনু ওমর রদি আল্লাহ বুঝেছিলেন আল্লাহ যেহেতু চুল ছাঁটতে বলেছেন মানে হালাক করা অর্থাৎ নেড়া করা ছোট করা দুইটা হাদিস এসেছে নাড়া করার ফজিলত বেশি তিনবার বলেছেন আল্লাহ রাসুল তবে মুকাসিরিনও বলেছেন ছাড়াও যাবে এই জন্য তিনি চুলো ছাঁটতেন কি আবার দাঁড়িও ছাঁটতেন ইবনু ওমর রদি এই ব্যাখ্যা ঠিক না বে ঠিক উত্তর দেন আপনাদের উসুল পড়ানো লাগবে ইবনু উমর রদি আল্লাহের ব্যাখ্যা ঠিক না বে ঠিক বে ঠিক কারণ রসুল সাল্লাহ এটা বুঝেননি ইবনু উমর রদি আল্লাহের এই বুঝ বুখারিতে থাকলেও বুঝটা ঠিক নয় এটাই হলো শরীয়তের অনুসরণ যদি আমি ইবনু মাসুদ রদিয়াল্লাহ বুঝ তিনি বুঝেছেন সুরা ফালাক এবং সুরা নাস এটা হলো ঝাড়ফুঁকের দোয়া কোরআন আয়াত না সহি সনদে প্রমাণিত আমি ইবনু মাসুদ রদিয়াল্লাহের এই বুঝ গ্রহণ করি না কারণ এটা সাহাবিরা মানতেন না এটা তার ব্যক্তিগত বুঝ কথা বুঝতে পেরেছেন মাসুম একমাত্র নবীগণ ইবনু উমর রদিয়াল্লাহ তিনি এত কোলা মানুষ সোননাথের উপরে এই জায়গায় এসে তিনি বুঝলেন দাড়িও ছাড়তে হবে চুলও ছাড়তে হবে এই বুঝ আমরা গ্রহণ করি না গ্রহণ করি না এটা কারণ রাসুল সাল্লাহ বুঝের বাহিরে আর আজকে তুমি আধুনিক যুগের ট্যাটকা ফুটকা তোমার ব্যাখ্যা কোরআন থেকে নিব আমি তোমার ব্যাখ্যা নিব কোরআনের ব্যাখ্যা তোমার কাছ থেকে নিব আমি সেই যুগের কথা আর আজকে ব্যাখ্যা নিচ্ছে যে নারী পুরুষ সবারই কি করতে হবে নাড়া করতে হবে করেও নিয়ে আসছে ও কাজ ফাইনাল করে দিয়েছি দিয়ে এসে কষ্ট করছে আমাকে আর এক মহিলারা বলছে যে একটা একটা হালাকা করেন এদের বুঝতেন আর একদিন দেখলাম কি তারা নিজেরা কোরআন ছাপিয়েছে নিজেদের মতো করে অর্থ করে কি করেছে কোরআন ছাপিয়েছে টাকা থাকলে সব কিছু করা যায় কিন্তু টাকা থাকলেও ইমান স্বচ্ছ করা যায় না টাকার সাথে ইমানের সম্পর্ক নাই মহাজাতক বুখারি কোয়ান্টাম ম্যাথদের পক্ষে যে কোরআন ছাপাইছে এই কোরআন পড়া হারাম ও সর্বনাশ করেছে আর একটা কোরআন দেশে আমাদের আমাদের মেহমান আসছে আজকে আমার সাথে আমাদের নরসিদ্দিন মাহফুজ ভাই কি বাবা জাহাঙ্গীর হ্যাঁ বাবা জাহাঙ্গীর একটা অনুবাদ বের কোরআনের কোরআনকে শেষ করে ফেলেছে একবারে আর একটা দেখলাম ওয়ান পাবলিকেশন কোরআন ছাপাইছে কোরআন এত সুন্দর করে উত্তরণ করে মেরেছে উচ্চারণ করা কোরআন পড়া হারাম উচ্চারণ করে কোরআন পড়া হারাম যে কোনো ভাষায় কোরআন নাজির হয়েছে কোন ভাষায় আরবি ভাষায় আমাকে আরবিটাই মানতে হবে শেষে যেটা আপনাদের কাছে বলতে চাইব বন্ধুরা আমার আপনারা কষ্ট পাবেন না বিষয়টা খোলাসা করা জটিল এবং জরুরি জটিল এবং জরুরি না হলে আমরা যাব কোথায় এমনভাবে ব্যাখ্যা দিচ্ছে আর এই জিনিসটা গজিয়ে উঠছে বড় বড় শ্রেণীর যেমন এই কোরআনটা ছাপানোর জন্য টাকা দেশে বাংলাদেশের বড় একজন শিল্পপতি আমি আশ্চর্য হয়ে গেলাম বিকৃত অনুবাদ করার টাকা দিয়েছে বড় শিল্পীপতি এবং তার বাড়িতে এই বৈঠক হয় প্রশিক্ষণই দেওয়া হচ্ছে কি কোরআন পড়তে হবে শুধু হাদিস পড়া যাবে না একজন মুরব্বী আমার পরিচিত প্রফেসর মানুষ এমন টোপ খেয়েছে শেষ বয়সে এসে বলছে যে কোরআনের তাফসির পড়াও যাবে না হাদিস পড়া তো হারাম শুধু কোরআন পড়ে মারা যেতে হবে না ইমান থাকবে না উল্টা আমাকে বলে যে ইমান থাকবে না উল্টা আমাকে বলছে লাহাউল্লাহ কত ইল্লা যুগে যুগে হাদিস অস্বীকার করে বের হয়েছে এসেছে এখনো আছে ভবিষ্যতে থাকবে আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত ফেতনা থেকে হেফাজত করেন আমি আলমিন ফেতনার শেষ নেই অন্যতম আর একটা ফেতনা দুর্ভাগ্য যারা জেনারেল শিক্ষিত মানুষ তাদেরকে বলছে হাদিসের প্রতি অনীহা হওয়ার কারণ হাদিসের প্রতি অনীহা হওয়ার কারণ আছে কয়েকটা তার মধ্যে অন্যতম কারণ হলো এত জাল হাদিস তৈরি করেছে যে হাদিসগুলো মানুষ শুনলে কান পচে যায় মানে শুনলেই মনটা খারাপ হয়ে যায় ছি এরকম হাদিস হতে পারে কেমন একটা উদাহরণ দিতে হবে তো জাল হাদিস হওয়ার কারণে হাদিসের প্রতি মানুষের কি হয়েছে অনীহা আসছে ছোট একটু পড়ি না হলে তো হবে না রাসুল সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত আছে তিনি বলেন জিব্রিল আমার নিকট আমার প্রতিপালকের পক্ষ থেকে উপহার নিয়ে আগমন করলো আর ওই উপহার ছিল মমিন নারীদের ভোগ করা আর এই উপহার আমার পূর্বে আল্লাহ তাল্লাহ আর কোনো নবীকে দান করেননি তোমরা জেনে রাখো পূর্ববর্তী সকল নবীর উপর আমার মর্যাদা ও শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ তালা আমাকে মোতাহা বিবাহে বিয়ের মাধ্যমে বিশেষিত করেছেন সুতরাং যে ব্যক্তি তার জীবনে একবার মোতা বিয়ে করবে সে ব্যক্তি জান্নাতের অধিবাসীদের অন্তর্ভুক্ত হবে আগেই নবজুল্লাহ বললেন শুনেন আগে আর যখন মোতাবিবাহিত নারী ও পুরুষ কোনো জায়গায় একত্রিত হবে তখন তাদের উপরে একজন ফেরেস্তা নাজিল হবে মোতাবিবাহ বুঝেন তো আপনি ঢাকায় আসছেন এক সপ্তাহ থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রীকে বা কোনো মেয়েকে এক সপ্তাহ বিয়ে করলেন সপ্তাহ শেষ বিয়ে শেষ এটাকে বলে কি এইটা হলো ফাউন্ডেশন হলো ইরান বর্তমান আধুনিক যুগের অধীন মানে আধুনিক রাষ্ট্র মোতাবিবাহের বিবাহের পতিতায়লা রাষ্ট্র হলো ইরান কথা বুঝতে পারছেন বর্তমানে এটা এর পরের ভাষাটা হলো যে ফেরেস্তা নাজিল হবে এবং সে তারা বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত তাদেরকে পাহারা দিবে তাদের উভয়ের মধ্যে যে কথাবার্তা হবে সে কথাবার্তাগুলো হবে জিকির ও তাসপি আর সহবাস করার সময় মিলন করার সময় দোয়া পড়া জায়েজ না না জায়েজ জায়েজ আপনি যে পড়বেন স্ত্রী মিলনের সময় মিলন শুরু করে যে পড়বেন বিসমিল্লাহ আল্লাহ জান্নিবুল্লাহ শাহতান এটা কি পড়া জায়েজ হ্যাঁ আগে পড়তে হবে আগে পড়তে হবে এই কত বড় বদের বদ দেখেন মিলনের সময় যদি বলে এগুলো কি হবে জিকির ও তাসবি আর তাদের একজন যখন অপরজনের হাত ধরবে তখন তাদের উভয়ের আঙ্গুল সমূহ থেকে গুনাহ সমূহ ফোটাই ফোটাই ঝরতে থাকবে আর যখন তাদের একজন অপরজনকে চুম্বন করবে তখন তাদের জন্য প্রত্যেক চুম্বনের বিনিময়ে হজ ও উমরার সোয়াব লিপিবদ্ধ করা হবে আর শেষ করি আগে এবং তাদের সহবাসের সময় প্রত্যেক কামনা ও বাসনা ও স্বাদের বিনিময়ে সুউচ্চ পর্বতসমূহ পরিমাণ পূর্ণ লেখা হবে আর যখন তারা গুসলে মশগুল থাকবে এবং পানি ফোটা ঝরবে তখন আল্লাহ তালা ওই পানির প্রত্যেক ফুটা দ্বারা একজন করে ফেরেস্তা সৃষ্টি করবেন যে আল্লাহর তাসবি পাঠ করবে ও তার পবিত্রতা বর্ণনা করবে এবং তার তাসবি ও পবিত্রতা বর্ণনার সোয়াব তাদের উভয়ের জন্য কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ হতে থাকবে আর শোনাবো অনেকগুলো আছে আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ এটা হলো শিয়াদের জাল করা মিথ্যা কাহিনী আমার কাছে অনেকগুলো জড়ো করা আছে এইরকম মিথ্যা কাহিনী এইগুলো যদি মানুষ শুনে বলেন দেখে মানুষ শুনে কেউ বিশ্বাস করবে এগুলো কাহিনীগুলো এই জন্য হাদিসের প্রতি জেনারেল শিক্ষিত মানুষদের অনীহা তৈরি হয়েছে আমি বলবো আপনাদেরকে একজন নাস্তিক মানুষ ভ্রান্তির বেড়া দিলে একামতের দিন বইটা পড়ে তিনি আস্তিক হয়েছেন আলহামদুলিল্লাহ এবং সম্পূর্ণ সালাফি আকিদার হয়েছেন তিনি একটা কথা আমাকে বলেছেন আমি যেগুলোকে ইসলাম মনে করিনি আপনিও বইগুলোটার মধ্যে লিখেছেন এইগুলো ইসলাম নয় এই জন্য মনে করেছে ইসলাম তো মানে উপমহাদেশের ইতিহাস লেখে লেখছে কি ইসলামের ইতিহাস চিন্তা করেছেন আপনি পীর ফকিরের ইতিহাস লেখে লেখছে কি ইসলামের ইতিহাস বলছে একজন পীর এটা কেমনে হয় যায় নামাজ বিছিয়ে দিয়েছে ওর উপরে দাঁড়াইছে আটলাটং মহাসাগর পার হয়ে চলে আসছে এখানে চলেছে এগুলো কি এগুলো ইসলাম কি এগুলো ও খেপে গেছে আমরা সব ভণ্ডামে এগুলো ওই নাস্তিক মানুষ আস্তিক হয়েছে এবং সালাফি আকিদা গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ এই পসা ইসলাম ইসলামের নামে পসা ভণ্ডামি করার জন্য বাংলাদেশের মানুষ না শুধু অনেক জায়গার মানুষ হাদিসের প্রতি অনিয়া সৃষ্টি হয়েছে আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করে আমিন ইয়ারব্বাল আলমিন